যে কটকট্ট কিন্তু আপনার বাড়িতে তো কবিতা লেখার খাতা আর কলম ছাড়া কিছুই নেই না ঠাট্টা নয় মন্ত্রী মশাই আজই সুবিচার চায় এই সদাশয় বাপরে বাপ এত কিছুর মধ্যেও পদ্য আসে কি করে জানি না বাবা সেনাপতি সুখে দুঃখে যখন অনুভূতি হয় মোর বিচলিত জীবন মাঝে পদ্য হয় বিকশিত কিন্তু মহারাজ আমরা কি আসল কথা থেকে সরে যাচ্ছি না ঠিক ঠিক এ তো মোটেই ভালো কথা নয় আই মন্ত্রী তুমি এই চুরির ঘটনা কিনারার ব্যবস্থা করো এবং সেটাও খুব তাড়াতাড়ি হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা তাই হবে মহারাজ